হাদিস পরে মাথা নষ্ট করি না রে ভাই টুপির কারণে মাথাটা তোমার গরম হয় আমারটা কেন গরম হয় না লম্বা জামা পরলে শরীরটা কেমন যেন আটকানো হয় তোমার শরীরটা আটকানো লাগে আমারটা কেন লাগে না রে বাবা যতই কথা বলো তোমার থেকে মেধা মোটেও কম নাই টুপি মাথায় দিলে মাথা গরম হয় তুই বুঝছ আমি বুঝি নাই ব্যাপারটা এমন না এরে যুবক আল্লাহর গোলাম কত লাইনে পায়ে হাত রেখে নরম নরম ভাষা দিয়ে বুঝায় বলি বাবা দাড়িটা লম্বা কর পাঁচ অক্ত নামাজ পর টুপিটা মাথায় দাও এত বুঝানোর পরেও তুমি টুপি মাথায় দিতে চাও না আর আমাদেরকে কত গালাগালি আমার আমাদের এত কষ্ট এই টুপির কারণে কত গালাগালি শুনতে হয় এরপরও আমরা টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ বাদ দেই না এখানে কোনো বাঘের বাচ্চা থাকলে দাঁড়ায় বল নবীর সুন্নতের টুপি দাড়ি বাদ দিয়া তুই কত আরামে আসো আর আমরা নবীর তরিকায় কোরআন হাদিস পড়িয়া কত কষ্টে আছি একটু দাঁড়ায় বলো বরং আল্লাহর শকর কসম করে বলি নবীর আদর্শওয়ালা কোরআনওয়ালাদের মতো সম্মানে আর শান্তিতে দুনিয়াতে আর কেউ না রাস্তা দিয়া চললে সালাম তো টুপি ওলারাই পায় আর কেউ পায় না রে ভাই দোয়ার জন্য তো লাইনে টুপিওয়ালার কাছেই দাঁড়ায় আর কারো কাছে যায় না রে ভাই আজকে তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে নামাজি দাড়িওয়ালা আছে না নাই ওরে আল্লাহর বান্দ যুবক তুমি কেন পারবা না তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না অভাব নাই তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না অভাব নাই তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না অভাব নাই তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে নামাজ বাদ দেয় না হারাম খায় না অভাব নাই এ যুবক যুবক ডানে বামে তাকায় দেখ কত যুবক দাড়িওয়ালা নামাজি সেদিন ঢাকাতে আমার মাদ্রাসায় কয়েকটা যুবক চলে আসলো আমার মতো জামা গায়ে লাগানো মাথায় টুপি লাগানো সালাম কেন আসছো বাড়ি কই বলে কুমিল্লা এলাকায় কেন আসছো বলে দোয়া নেওয়ার জন্য কি করো এক ছেলে বলে আমি কলেজে ভরি আর এক ছেলে বলে স্কুলে ভরি কি জন্য আসছো কি ব্যাপার এখন বলে আর স্কুল কলেজে পড়বো না মাদ্রাসায় পড়বো আমি বললাম কারো পরামর্শ নিয়েছো বলে না না আমি বললাম তো আমার পরামর্শ নিবি নি বলে হা মানবি বলে হা মানব আমি বললাম রে যুবক তাড়াতাড়ি বাড়ি যা মা বাবার সাথে পরামর্শ করিয়া স্কুলের লেখাপড়া বাদ দিবি না কলেজের লেখাপড়া বাদ দিবি না পার্শ্বে যদি কোনো মাদ্রাসা থাকে ফাঁকে ফাঁকে গিয়া ইমাম আলেম থেকে কোরআনটা শুদ্ধ করে শিখবি ফাঁকে ফাঁকে ইসলামের কিতাবগুলো পড়বি আমি ব্যবস্থা করে দিব মাঝে মাঝে যোগাযোগ করবি আমি চাই না তুই স্কুল কলেজ বাদ দিয়া এই লাইনে চলে আসবি আমি চাই তুই কলেজ ভার্সিটির লেখাপড়াটাও ঠিক রাখ একদিন আল্লাহ কবুল করলে তুই এক সময় এফবিআর মন্ত্রী হবি এক সময় তুই সরকারি চাকুরিজীবী ডিসিএসপি হবি তোর মতো মানসিকলা বান্দা যদি এই সমাজে থাকে এই দেশে ইসলামের খ্যাতমত হবে অনেক বেশি এরা যুবক ভাই স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই চাকরি করো ব্যবসা করো বাধা নাই তবে পায়ে হাত রেখে বলি রে যুবক আল্লাহর মোহাব্বতে পাঁচ অক্ত নামাজ পর নবীর সুন্নতের আমলটা শুরু করে দাও আমার নবীর এমন সুন্দর আদর্শ যেগুলো দেখিয়া দেখিয়া বেইমানেরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ভালো আমল যতদিন না হবে ততদিন আল্লাহর কাছে কবুল হবে না ওই ভালো আমলের জন্য দুই নাম্বার নিয়তকে শুদ্ধ করা লাগবে এরে নবীর উম্মতের দল তিন নাম্বার শর্ত হলো বান্দা ধৈর্য ধারণ করা লাগবে দাড়িটা রাখতে গেলে মা বেজার বাপ বেজার অনেকে বেজার হয়ে যাবে তা সত্য নামাজ পড়তে গেলে কত বন্ধু বান্ধবেরা হাসি ঠাট্টা করবে কি ব্যাপার নামাজ এতদিন পড়ো নাই হঠাৎ করে নামাজ বলে আমার কান্না ছাড়া উপায় নাই কারণ নামাজ পড়ি নাই আমার কপাল খারাপ নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই আমার নবী পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন উম্মতকে পড়তে বলেছেন অতএব আমার নামাজ এতদিন যে পড়ি নাই আমার কপাল খারাপ তওবা করতে হবে আজকে থেকে নামাজ আর বাদ দেওয়া যাবে না এরে পর্দার আড়ালের মা তোমার সন্তান আল্লাহ দান করেছেন কত মা কত মায়ের স্বামীরা আমাদের কাছে এসে কান্না করে দোয়া চায় সন্তান নাই বিয়া হলো দশ বছর আর আল্লাহ তোমাকে সন্তান দান করেছেন অবহেলা করিও না রে মা আল্লাহর মোহাব্বতে তৌবা করে সন্তান তারে মানুষ বানাও আদর্শওয়ালা মানুষ আদর্শওয়ালা মানুষ মানি মদিনার নবীর আদর্শওয়ালা মানুষ বানাও তোমার সন্তান তোমার জানাজার ইমামতি করবে তোমার সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন পরে দোয়া করবে দুনিয়াতে দালাদলি আর দালালি করে কোনো লাভ নাই আজকে তুমি এখানে আসছো বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই অন্ধকার কবরে যখন চলে যাবে ওই কবরে কিন্তু প্রশ্ন হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও দুনিয়াতে যদি এই তিনটা রাস্তায় তুমি মজবুত করে আমল না করো কবরে গেলে জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না আর জবাব যদি দিতে না পারো কবর হবে জাহান নামের টুকরা হয়ে যাবে এরে আল্লাহর বান্দা দিনের বেলা সূর্য এত গরম জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে এরে নবীর উম্মতের দল ওই সূর্য রাতের বেলা নাই এরপর এত গরম লাগে ফ্যানের বাতাসেও শরীরটা ঠান্ডা হয় না আল্লাহর কোরআন সত্য আল্লাহর নবীর হাদিসও সত্য বলো যুবক ভাই আল্লাহর কোরআনে জান্নাত জাহান্নামের বয়ান আছে না নাই এগুলো কি মিথ্যা বল অতএব কারা জান্নাতে যাবে কারা জাহান নামে যাবে কোরআনে কি বলে নাই অতএব নিজে একটু আমলের সাথে মিলায় দেখ আয়নার সামনে দাঁড়ায় দেখ তোর মাথার চুলগুলো নবীর তরিকা আছে কিনা দেখ যদি দেখো নবীর তরিকায় তুই চুলগুলো রাখতে পারো নাই চুলের ক্ষেত্রে তুই নবীর সাথে গাদ্দারি করেছ এরে বান্দা আঙ্গুলের নখগুলির দিকে তাকায় দেখ মদিনার লাইনে তোর নখগুলো রাখতে পারলি কিনা নাকি বন্য পশুর মতো দেড় মিটার লম্বা করেছ সেখানে তুই মুসলমান হইয়া কাগজে কলমে লেখ নখ কাটার বেলায় নবীর সুন্নতেরে জবাই করেছ নবীর সুন্নতেরে জবাই দিয়া ইসলাম কায়েম করতে পারবি না বরং নবীর সুন্নতের আমল দিয়েই হবে ইসলামের সূচনা ঠিক কিনা বলো নবীর সুন্নাত বাদ দিয়া ইসলাম হবে ভাইরা আমার অনুরোধ করে বলছে রে মুমিন পায়ে হাত রেখে বলি রে যুবক যদি কেউ পা দুটো আগায় দেয় আমি পায়ে হাত রেখে বলবো ভালো আমল করো আল্লাহর নবীর তরিকায় এলেম অর্জন করো কোরআন শিখো আল্লাহওয়ালাদের সঙ্গে সোহবতে যাও এরে নবীর উন্মতির দল নিয়তটা খালেস করো তিন নাম্বার ধৈর্য ধারণের মাধ্যমে এবাদাত করো চার নাম্বার সকল আমলের মূল পুঁজি হবে এখলাস লম্বা আলোচনা করার আমার সুযোগ নাই এরে নবীর উম্মতের দল এই চার গুণের মাধ্যমে আমলটা ভালো করো ধৈর্য ধারণ করো এখলাসের সাথে আমল করো আমল নামাজে দাঁড়ায় গেছো আল্লাহর মোহাব্বত নিয়ে যদি নামাজে দাঁড়াও তখন নামাজের ভিতরে দুনিয়াবি কোনো খেয়াল তোমার আসবে না মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বা না খানা খাইতে যদি আল্লাহর মোহাব্বতে বসো চার গুণ নিয়ে যদি খানা খাও তখন বান্দা তুমি দস্তার খান সারা খানা খেতে পারবে না আল্লাহর মোহাব্বত নিয়ে চার গুণামল যদি করতে গিয়া ঘুমাও ডান কাতে ঘুমাইবা অজু করে ঘুমাইবা দরুদ শরীফ পরে ঘুমাইবা বাজে কোনো গান বাজনা দেখিয়া তুমি ঘুমাইবা না আল্লাহর কাছে তৌবা করো বিগত জেন্দিগি তোমার গুনায় গুনায় চলে গেল আমার আমল নামার দিয়ে তাকায় দেখি আমিও বড় গুনাগার এরে আল্লাহর বান্দা যুবক আল্লাহর কাছে তাওফিক চাও রে মালিক আমি বড় দুর্বল তুমি যদি তাওফিক না দাও তওবা করতে পারবো না তুমি যদি তাওফিক না দাও তওবার উপরে চলতেও পারবো না ও আল্লাহ তুমি আমাকে তওবা করার তৌফিক দাও গলায় সুরি আসবে মরে যাব আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলে মোলামাদের বিরোধিতা করব না নবীর আদর্শের বাহিরে কোনো কাজ করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব করব না আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ যদি তৌফিক দেয় হেদায়েতের দরজা খুলে যাবে আর কপাল যদি পুরিয়া থাকে হাজার বয়ানের দ্বারাও তোমার হেদায়তের দরজা খুলবে না বয়ানের পরে রাস্তায় গিয়া বলবা বয়ানটা যাও ছিল কিন্তু অমুক জায়গা দিয়া বয়ানটা ভালো লাগলো না তুমি আমার বয়ান নিয়ে চিন্তা করবা তোমার আমলের চিন্তা তোমার দিলে একবারও আসবে না আর যার হেদায়তে কপালটা খুলে যাবে ওই বন্দা চোখের পানি ছেড়ে কান্না করবে পারলে এসে দোয়া নিবে বাড়িতে গিয়া মা বাবারে বলবে মা তুমি আমার জন্য একটু দোয়া করো আমি গুনাগার হয়ে কবরে যেতে চাই না আমি গুনাগার হয়ে হাসরের ময়দানে উঠতে চাই না আমি অমুক দল করি অমুক দলের নেতা আমি অমুক পীরের মুরিদ এগুলো আমার কোনো কবরের প্রশ্নের জবাব চলবে না আল্লাহর কাছে তিনটা প্রশ্নের জবাব আমার রেডি করে যেতে হবে ও আল্লাহ ও মা বাবা দোয়া করো আজ থেকে আমি তওবা করেছি আর আমি আল্লাহর বিরোধিতা নবীর বিরোধিতা করব না আম্মা আজান তুমি ফজরের সময় ডেকে উঠায় দাও আমি মসজিদে গিয়া পারলে নামাজ পড়বো অন্তত না পারলে ঘরে বসে নামাজ পড়ব ফজরের নামাজ আমি বাদ দিব না আমি আর নামাজ ছাড়ব না ও মা বাবা তোমাদের কত কষ্ট দিয়েছি তুমি আমাদের জন্য দোয়া করো আর অন্যায় করব না রহমাতুল্লিল আলামিন মদিনার জান্নাতুল বাকির মধ্যে ঘুরতেছেন আর দোয়া করতেছেন হঠাৎ করে দেখে একটা যুবকের কবরের মধ্যে আজাব চলতেছে আল্লাহ দেখায় দিলেন আল্লাহর নবী জানতে চাইলেন আজাব কেন হয় আল্লাহর নবী জানতে চাওয়ায় জানলেন যে মায়েকে কষ্ট দেওয়ার কারণে আজাব নবীজি খোঁজ নিলেন এই যুবকের মা আছে কিনা ঠিকানা নিয়ে খোঁজ নাও দেখে হ্যাঁ বেঁচে আছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের পাঠায় বললেন ক্ষমা করে দিতে বলো মা বলে না না আমি সন্তানের ক্ষমা করব না নবীজি এবার মাকে ডেকে পাঠালেন মাকে নবী বললেন সন্তান রে মাফ করে দাও মা বলে না কেন তুমি মাফ করবা না বলে সন্তান আমাকে এমন কষ্ট দিয়েছে আমি কষ্টের কথা ভুলতে পারি না বলে কি বলে এক সময় আমার সাথে তর্কে জড়াইয়া রাগ করে আমার মাথার উপরে এমন একটা ইটের টুকরা মাথার উপরে আঘাত করেছে আমি মা মাটিতে পড়ে গেলাম রক্ত আমার বের হয়ে জমিন লাল হয়ে গেল নবীজি বলেন তুমি মাফ করে দাও দাও মা বলে না আমি সন্তানকে মাফ করব না আল্লাহর নবী বলেন ফেরেস তারা তাড়াতাড়ি আগুনের ব্যবস্থা কর লাকড়ির ব্যবস্থা কর ওই কবর থেকে যুবকের উঠা আমি নবী মায়ের সামনে আগুনে জ্বালাবো সেই সাহাবাই কিরম নবীর আগুন গুলো তৈরি করতেছেন লাকড়ি এনে আগুন যখন জ্বালায় নবী তাকায় দেখেন মায়ের চোখে পানি মা ডাক দিয়া বলে নবী আর আগুন জ্বালাইবেন না আমি আমার সন্তানের মাফ করে দিলাম কারণ সন্তান যত অন্যায় করুক না কেন আমি চোখের সামনে সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না এরে সন্তান মা বাবাকে যারা কষ্ট দিয়েছ ওই মা বেঁচে থাকলে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে যদি মা বাবা বেঁচে না থাকে কবরের কিনারায় গিয়ে দোয়া করো কান্না করো আর একজন আল্লাহওয়ালা ওলামায় কেরাম পাইলে দোয়া নিয়ে চোখের পানি নিয়ে আল্লাহর কাছে কান্না করো চোখের পানির এত দাম এত দাম ওরে বান্দা সন্তান অন্যায় করে যদি মা বাবার সামনে চোখের পানি ছেড়ে দেয় মা বাবার দয়া না হয়া পারে না ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে যদি চোখের পানি ছেড়ে দেয় ওই ওস্তাদ আর বেতের বাড়ি ওই ছাত্রের উপরে লাগাতে পারে না ওস্তাদের মায়া এসে যায় এরে আল্লাহর বান্দা আমার আল্লাহর মায়া কি কর মুস্তাদের মন্ত্রে যদি ছাত্রের কান্নার কারণে মায়া হয় আল্লাহর নবী বলে উম্মতেরা চোখের পানি ছেড়ে কাঁদ চোখের পানি ছেড়ে যদি কান্না করো গাভীর ওলাম থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না যেই বান্দা জাহান্নাদের আজাবের ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে ওই বান্দাকে আর জাহান নামে দেওয়াও সম্ভব না এরে আল্লাহর বান্দা আজকে তোর ডানে বানে বন্ধু বান্ধবের অভাব নাই কিন্তু একটু নজর করে দেখ আজকে কালকের মধ্যে কত বন্ধু চলে গেল কত যুবক একা একা ঘুরে কিরে তুই একা ঘুরো আমার লেখাপড়ার বন্ধু নাই চোখ দুইটা বন্ধ করে দেখ একই মাঠে খেলাধুলা করছো কত বন্ধু নিয়ে আজকে অনেকের বন্ধু কবরে চলে গেল লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করতাম আজকে অনেকেই নাই আমার লেখাপড়ার জীবনের কলিজার বন্ধু যাকে আমি কিছু খাইলে তাকে না দিয়া খাইতাম না আমি খোঁজ খবর নেওয়ার জন্য বহুদিন বহু বছর দেখা নাই খুঁজতে গেলাম খুঁজতে খুঁজতে বন্ধুর বাড়ির দরওয়াজায় গিয়া তাকাইয়া দেখলাম বাড়িতে ডাক দিলাম কে আছো বাড়ির থেকে লোকেরা বলে কে তুমি আমি অমুক ভাইয়ের এক ছাত্র জীবনের বন্ধু কোথায় আমার বন্ধুর সাথে আমার দেখা নাই আমি এই কথা জিজ্ঞাসা করার পরে দেখি ওদের চোখের কোঠায় পানি জমা হয়ে গেল সবাই কান্না করে মাথাটা নত করে দিল আমি বললাম আমার বন্ধুর একটু খোঁজ দাও কেন কান্না করো ওরা বলে আপনার বন্ধু ওই বাস বাগানে কবরস্থানের মধ্যে পড়ে আছে আমি বললাম এই অল্প বয়সে আমার বন্ধু কবরে বিবাহ কি করে নাই ওরা কান্না করে বলে দুইটা বাচ্চা রাখি আজ কবরে ওরা যখন ঈদের সময় দেখি রমাজানের ঈদের সময় দেখি ওরা ওই ডানে বানে তাকায় দেখে সব বাচ্চারা বাবার কোলে উঠে কত আনন্দ করে আর এই বাচ্চা দুইটা ডানে তাকায় আর বানে তাকায় আর কাকে জানি তালাশ করতে থাকে আমরা তখন চোখের পানি ধরে রাখতে পারি না ওরা তালাশ করে ওদের বাবাই কো এই ময়দানে এমন আল্লাহর বান্দা অনেকের মা নাই বাবা নাই আমার মায়ার নবী দয়ার নবী নামাজ পড়তে ঘর থেকে রওয়ানা কিছু দূর গিয়া দেখে একটা শিশু বাচ্চা উলঙ্গ অবস্থায় বসে আছে আমার নবী ডাক দিয়া বলে রে বাচ্চা তুমি এখানে এভাবে কেন পড়ে আছো বাচ্চা বলে আমি বড় ইয়াতি ইব্রাহিম মায়ের নবী বাচ্চা তার হাত ধরে বলে চলো ঘরের মধ্যে গিয়া আম্মা জান আয়েশা রাদি আল্লাহ বলেন ও আয়েশা এই বাচ্চা তার মা নাই বড় এতিম সুন্দর করে গোসল করায়া দাও আম্মা জানা এসা বাচ্চাটারে গোসল করায়া দেয় মায়ার নবী একটা চাদরকে দুইটা ভাগ করে গোসলের পরে বাচ্চাটারে পরায়া দেয় এরপরে নবী বলেন চলো আমরা মসজিদে গিয়া নামাজ আদায় করব বাচ্চাটা সামনে হাতে নবী বের হয়ে বলে দাঁড়াও তুমি আজ মাটিতে পাও লাগায় মসজিদে যাইবা না আল্লাহর নবী মাটিতে বসার পরে বলে আমার কাদের উপরে উঠিয়া তুমি বসো বাচ্চা বলে না না মায়ার নবী বলে আমিও তো একজন এতিম আমিও এতিমের দুঃখ বুঝি আমি মা হারা এতিম আমি বাবা হারাইয়াতি ওঠো আমার কাঁধে উঠে বসো আল্লাহর নবী বাচ্চাটারে নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন কাতারের মাঝে রেখে আল্লাহর নবী ইমামতিতে চলে গেলেন নামাজ পড়ে নবী মিম্বরে বসলেন বয়ান করার জন্য বাচ্চাটা মাটিতে বসে গেল নবী ডাক দিয়ে কয় বাবা তুমি আজকে মাটির মধ্যে বসবা না আসো তুমি আমার কাছে আসো বাচ্চাটারে ডাক দিয়া নবী তার ডান পার্শ্বে বসাইয়া মাথার উপরে নবীর হাতটা মোবারক দিয়া বলে সাহাবায় কেরাম আপনাদের অন্তরে প্রশ্ন আমি বাচ্চাটারে নিয়ে এমন কেন করি এই বাচ্চাটা বড় এতিম আপনারা বাবা বলে ডাকতে পারেন মা বলে ডাকতে পারেন পারেন এই বাচ্চাটা মা পায় না বাবা পায় না আমি নবীর আদর করতেছি মাথায় হাত রেখে দোয়া করে গেলাম এই বাচ্চাটার মাথায় হাত দিয়া দোয়া করে গেলাম উম্মতের জানায় দেন এতিমের মাথায় হাত বুলায় দিলে আমি নবী বলবো তার নেকের কোন সীমানা থাকবে না এরে আল্লাহর বান্দারা আমরা মাদ্রাসায় লেখাপড়া করি লেখাপড়া করেছি এখনো মাদ্রাসায় পড়াই এই যে মাদ্রাসার উদ্যোগ যে আজকের এই মাহফিল ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় লেখাপড়া করে ফজরের আজানের এক ঘন্টা আগে উঠিয়া বাচ্চা কোরআন তালাওয়াত করে শীতের সময় আমিও ঢাকাতে মাদ্রাসার খেদমত করি মাঝে মাঝে খবর নিতাম ভোর রাত্রে মাদ্রাসায় ঢুকতাম গিয়া দেখতাম অনেক ছাত্ররা মশারি টানায় ল্যাব কম্বল গায়ে দিয়ে ঘুমায় আবার কিছু বাচ্চাদের দেখতাম একটা কাঁথাও নাই ল্যাপ নাই মশারিও নাই ওস্তাদদের জিজ্ঞাসা করতাম ওদের এমন হালাত কেন ওস্তাদেরা বলে ওরা বড় এতিম ওদের মা নাই বাবাও নাই এরে আল্লাহর বান্দারা কষ্ট করে মাদ্রাসায় পড়ে ঠগি নাই আজকে মাদ্রাসায় পড়ার কারণে তুমি মনে করিও না বুঝি সম্মান নষ্ট হয়ে গেল এরে যুবক দুইটা পাওয়া গায়ে তোর পায়ে ধরে বলি নবী কি আর কাদাই ওনারে যুবক আমার নবীরে আর কাদাবি না নামাজ বাদ দিয়া নবীরে কাদাবি না রে যুবক ডানে বামে তাকায়া দেখ তোর মতো যুবক নামাজি দাড়িওয়ালার অভাব নাই তুমি কেন পারবা না কপালটা কি পুড়িয়ে গেছে রে যুবক আল্লাহর দরবারে তওবা করো চোখের পানি ছেড়ে কান্না করো গুনাহ করতে করতে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানিও নাই ওরে কান্নাওয়ালা কাউকে যদি পাও পারলে হাতটা বাড়ায় দোয়া নিসরে যুবক কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না এই ময়দানে সাদা দাড়িওয়ালার অভাব নাই এই ময়দানে ওলামায় কেরামের অভাব নাই ওরে আল্লাহর বান্দা সাদা দাড়িওয়ালা মুরব্বীর দোয়া ফেরত যায় না আলে মোলামাদের দোয়া ফেরত যাবে না কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না রে ভাই গুনার কথা স্মরণ করে তৌবা করো আর আল্লাহকে ডাকো আল্লাহ আমার মতো গুনাগারে ময়দানে কেউ নাই আমার মা বাবায় কত সম্মান আর মোহাব্বত করে এলাকার মানুষ সম্মান করে অথচ গুনা দিয়ে তাকাইলে দেখি আমার মতো জাহান নামের আসামি আর কেউ নাই অথচ আমি কবরে গেলে গরম সহ্য করতে পারবো না কেউ বেতের বাড়ি দিলে কষ্ট পাই গুণাগারের কবরে দুই পার্শ্বের মাটির চা সামনে সহ্য করবি রে বাবা পায়ে হাত রেখে বলি তৌবা করো আল্লাহর কাছে মাফ চাও ও আল্লাহ তুমি কোরআনটা সিনায় ঢুকায়া দাও পাঁচ অক্ত নামাজি বানায়া দাও আর গুনাহের কাছেও যাব না মা বাবাকে কষ্ট দিব না আলে মোলামাদের বিরোধিতা করব না পাঁচ অক্ত নামাজ পড়ব নবীর সুন্নতের বাহিরে চলব না দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না আল্লাহর বান্দা বান্দা যদি খাঁটি মনে তওবার ইচ্ছা অন্তরে থাকে মোনাফেকি না থাকে গলায় চুরি আসলে মরে যাব তারপর গুনাহের কাছেও যাব না এমন নিয়তটা যদি হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আর আল্লাহ আপনি সবার হাত কবুল করে নেন কারো হাত খালি ফিরে দিয়েন নারী মালিক প্রত্যেকটা হাত জাকাত আপনি কবুল করে নেন আয় আল্লাহ আপনি তৌফিক না দিলে আমরা তওবা করতে পারবো না আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন গুনার কারণে চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন